আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বিভাগের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের জন্য একশো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অত্র নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এ পদে মোট সাতটি পদের জন্য একশো ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে সেখানে প্রথম পদ হচ্ছে উপ মহাব্যবস্থাপক আইসিটি পদের সংখ্যা এক সহকারী মহাব্যবস্থাপক পদের সংখ্যা এক উপ ব্যবস্থাপক হিসাব পদের সংখ্যা এক উপজেলা ব্যবস্থাপক পদের সংখ্যা সতেরো মাঠ কর্মকর্তা পদের সংখ্যা বিশ সহকারী হিসাবরক্ষক দুইজন এবং মাঠ সংগঠক হিসাবে পঁচাত্তর জনের পঁচাত্তর জনের নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে এক দুই তিন চার এই চারটি পদের জন্য প্রার্থীকে অবশ্যই যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসএস অথবা বিবিএস অর্থাৎ অনার্স পাস করতে হবে তাহলে তারা এই চারটি পদে আবেদন করতে পারবেন এবং বাকি তিনটা পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রি হলেই তারা বাকি তিনটা পদের জন্য আবেদন করতে পারবে এবং বয়সসীমা হয়তো হবে আঠারো থেকে সর্বোচ্চ ৩৫ বছর সরকারি চাকরি প্রার্থীদের বয়সসীমা অনুসারে আবেদনের শর্তাবলী এক এক দু তারিখে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পাঁচ ছয় ও সাত নং ক্রমিকের ক্ষেত্রে প্রার্থীকে আমি যেটা বলেছি আঠারো বছর বয়স হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য বলা হয়েছে এটাই হচ্ছে আবেদনের শর্তাবলী শর্টকাটে এছাড়াও এ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য আপনারা এই ওয়েবসাইটটি ফলো করতে পারেন ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে www.sfdf.gov.bd এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ dot R D dot dot পাওয়া যাবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় এটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য এটা আপনারা খুব ভালোভাবে শ্রবণ করবেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এইচটিটিপি অর্থাৎ S F DF dot Teletalk dot com dot BD এই ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করতে পারবেন আপনারা যারা নিজেরা এগুলা করতে পারবেন না যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই কম্পিউটার অপারেটর আপনার এই আবেদনটি ফর্ম পূরণ করে দিবেন আবেদনের সময়সীমা নিরূপণ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়সীমা চার এক দুই হাজার তেইশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় তিন দুই দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের থেকে সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন মানে হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার তিন দিনের মধ্যে আপনি পরীক্ষার ফি জমা দিতে হবে বা পারবেন তিন দিন পরে আপনি আর এটা জমা দিতে পারবেন না আর অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবির যেটা দৈর্ঘ্য হবে দৈর্ঘ্যপ্রস্থ হবে হচ্ছে তিনশো বাই তিনশো পিকজেলে এটা যারা আপনারা বুঝেন না কম্পিউটার অপারেটর এগুলো বুঝবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই এবং স্বাক্ষর যেটা আমরা স্বাক্ষর দেই যেহেতু অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো এটা অনলাইনেই স্বাক্ষরটা করতে হয় সেটা হচ্ছে দৈর্ঘ্য তিনশো বাই প্রস্ত হচ্ছে আশি পিকজেলের স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কিলোবাইটের হতে হবে এটা নিয়ে আমাদের আর বেশি বিস্তারিত বলার কোনো প্রয়োজন নাই আপনারা যারা আবেদন ফর্ম পূরণ করবেন যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই তারা বিস্তারিতভাবে কাজ করে দিবে ইনশাল্লাহ কি কি লাগবে তারা বলে দিবে তো আশা করছি যারা চাকরি প্রার্থী আছেন ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের উপকার হবে আর বরাবরের মতো আমি আজকেও আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই যারা আমার চ্যানেলটি দেখছেন যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি চেপে দিবেন কেননা নতুন কোনো চাকরি আপডেট বা ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনটা চলে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু